শুধু এমনি ভূত ভূত সাজাতে কি কি লাগে তো চলো তোমাদের সাথে লাগা লাগে না আমরা ওগুলো ব্যবহার করব ব্যবহার করব তো দেখে নাও প্রথমে দাঁড়াও দেখে নাও প্রথমে পাউডার ঠিক আছে তারপরে কি করব ক্রিম হ্যাঁ, তারপর আমার এই আমার এই তিনটে পছন্দ হচ্ছে পাউডার কাজল আর লিপস্টিক আচ্ছা একটা একটা আছে সেটা হচ্ছে লিপ বাম ভূত সাজি ভূত সাজিয়ে পাপাকে ভয় দেখাবো ঠিক আছে কখন কখন কখন রাতেবেলা আসবে তখন পাপাকে ভয় দেখাবো ঠিক আছে রাজেশ আবার কি অবস্থা দেখবো হ্যাঁ পাপাকে ভয় দেখিয়ে দেবো ঠিক আছে আমরা আচ্ছা এরকম করে রাখো আমি সাজিয়ে দিই ভালো আগে করছি ক্রিমি ইউজ আমি করবো না করতে ভালো করে বলে দিচ্ছি চুকি মিষ্টি ভূত হবে মিষ্টি ভূত কি ভূত মিষ্টি ভূত কাকে ভয় দেখাবি বল বুড়বুড়িকে না দাঁড়া ওই বাড়ি থেকে বুড়বুড়িকে টিং চুপ করে চুপ করে গিয়ে টিং টং করবে যে উড়বি দরজা করে কাউ করবে ঠিক আছে এখন গিয়ে করবো ঠিক আছে চুপ করে চুপ আর পাপাকে করবে হ্যাঁ পাপা তো রাতের বেলা অনেক রাতে আসবে না ততক্ষণ তুই এতক্ষণ রাখতে পারবি না যেগুলো হ্যাঁ রাখতে পারবো নিশ্চয়ই রাখতে পারবো আমি করব আমি দাঁড়া আমি ঠিক করে লাগিয়ে দিই আমি কি করছো এটা চুপ মা না মাখতে করে দেবো না ভয় না দেখি আচ্ছা, আমি করে নিই ঠিকঠাক করে তারপরে করো আসে আর বুবলি আসবে না বুবলি আজকে ভয় লাগাবো তাদের আর জীবনে ভালো লাগে তাই কপালে না তুই তো বলো <laughs> চুপ চুপ চুপ টোল ইনস্টাগ্রাম করতে পারি ঠিক আছে ভালো দিন আর কিছু করবো না আর কিছু করবো না আর দাঁড়া ভালো করে করতে দে সাদা সাদা পালক টাকা কি করে দিয়েছে আমার পুরো সাদা করে দিয়েছে দেখি টয়লেট হ্যাঁ, হ্যাঁ, করে তারপরে যাবো তো টয়লেট পাই শুধু দেখি কেমন কর কি মুখটা টুট গয়া <laughs> মুখ মুখ কর দেখি দেখি দেখি মুখ বোকার মতো করিস না এইখানে একটা দাও কোপ হয়তো আরেকটা দাও নি আরেকটা দিতে ভুলে গেছো ছড়িয়ে দেবা কিন্তু তুই মুখটা বন্ধ কর তুই মুখটা বন্ধ কর বন্ধ আমাকে দেখি দেখি মুখটা বন্ধ কর হি করে হাসি একটু হি করে ভুলে করে হাসি হি হি করে হাট দাঁড়া সবাইকে একটু ভয় দেখা দাদা এরকম করে ভয় দেখা চুলটা এরকম চুলটা এরকম থেকে নিজেই বাইরে খুব ভয় পাচ্ছি দেখতে চুপ চুপ ఈరా అది మొదలైంది ఈరా ఈరా ఈరా ভয় দেখাতে পারোনি দেখি দেখি দেখি ভূতের মুখটা ও ভূত তোমাকে দেখে কেউ ভয় পেলো না হ্যাঁ। কে ভয় পেলো হ্যাঁ। কি হলো তোমার নাকি সেবা নিচ্ছ সেবা কে সেবা করছে কে সেবা করছে আমি চাকর হ্যাঁ। এই তুমি ওকে এই তুমি ওকে দিচ্ছ কারণ ও যখন তোমার যখন মাথা যন্ত্রণা করে ও তখন তোমাকে টিপে দেয় মাথা হ্যাঁ। ও হ্যাঁ না তো আমার যখন হ্যাঁ আমার যখন মাথা যন্ত্রণা হয় তখন তোমার টিপতে টিপে দেশ না তো আমার একটা আইডিয়া আছে হ্যাঁ কি আইডিয়া আছে পা যন্ত্রণা করলে কাটা দিয়ে রাখতে এটা হচ্ছে আইডিয়া কে বলেছে তুই কি মুখের মেকআপ করে তুলবি না হ্যাঁ তুই পাপাকে বল তুলে দেবো আমি কাজের লোক <laughs> হ্যাঁ আমি কাজের লোক তো ব্যাস ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি না দুজনের মধ্যে ঝামেলা লেগে যাবে বাই বাই